গড়িয়া সুভাষপল্লী প্রত্যেকবারের মতোই নিজের প্রতিমার মহিমা এবং সৌন্দর্যকে বজায় রেখেছে এবছর আমরা সুভাষপল্লীতে মাকে দেখতে পাচ্ছি লক্ষ্মী রূপে এরকম দুর্গাপূজার ভিডিওস দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন